তুর্ক ও ইরানি নির্মাতা মর্তজা অদাস জমজমের বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছেন অনন্ত জলিল লিখিত বিবৃতির পাশাপাশি দেশের মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এ নায়ক কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দিন দ্য ডের বাজেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে মিস্টার মর্তজা অদাস জমজম বাংলা একটি এগ্রিমেন্ট পোস্ট করেন যাতে দেখানো হয়েছে তাকে আমার চার পাঁচ লাখ ডলার দেওয়ার কথা তা থেকে আপনারা নিউজ করে যাচ্ছেন মুভিটির বাজেট চার কোটি টাকা আপনাদের কোনো যাচাইয়ের সময় নেই কে কতটুকু আলোচনা সমালোচনা করতে পারেন সে সেটা নিয়ে প্রতিযোগিতা লেগে গেছে এ কারণেই আমি কয়েকদিন চুপ ছিলাম কথাগুলো বলছিলেন অনন্ত জলিল আসলে দেশের জন্য আমার এত কিছু করার কারণটাই কি যে কোনো জায়গায় দুর্যোগ হলে অনন্ত জলিল ঝাঁপিয়ে পড়ে একটা গরিব মানুষের জন্য অনন্ত জলিল ঝাঁপিয়ে পড়বে মানুষের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়বে কিন্তু বাংলাদেশে আমার জন্য কে ঝাঁপিয়ে পড়লো আমি একটা ফ্যান ক্লাব করেছি যাদের ঈদের সময় পঁচিশ লাখ টাকা দিয়েছি কিছুদিন আগে সিলেটেও ত্রিশ লাখ টাকা দিয়ে সাহায্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্থদের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছি এই কয়েকদিন আমি চুপ ছিলাম দেখছিলাম তারা আমার জন্য কি কোনো আন্দোলন করে কিনা কিন্তু তেমন কিছুই হয়নি আপনারা আমাকে সিনেমার স্টারই বানিয়ে দিলেন ব্যক্তি অনন্ত জলিল যে একজন ভালো মানুষ সেটা আপনারা অনুভব করেননি আজ থেকে আমার পরিবর্তন করতে হবে আমার বাসায় প্রতিদিন দশ থেকে পনেরো জন লোক সাহায্যের জন্য এসে দাঁড়িয়ে থাকে সেটা আপনাদের কখনোই দেখাই না এই যে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার মনে হয় সেটা আমার ভুল হচ্ছে দেশের মানুষকে সাহায্য করার জন্য আমি কোন জায়গায় ছুটে না যাই করোনার সময় আমার ভয় ছিল না আমি বিভিন্ন এলাকায় বস্তিতে বিভিন্ন জায়গায় জায়গায় ছুটে গিয়েছি কখনো চিন্তা করি নাই আমি মরে যাব কিনা হায়াত না থাকলে মরে যাব আমি চিন্তা করেছি আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ততটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়াবো এতদিন যা ভুল করেছি ভুল করেছি আপনারা আমাকে বদলে দিয়েছেন এখন থেকে আমিও অন্যান্য সেলিব্রিটির মতো থাকার চেষ্টা করব অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন এবার আমার চোখ খুলে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ